আমরা তিস্তা পাড়ায় মানছি আমার কষ্টে দুঃখের শেষ নাই দিন রাত খাটি ভালো থাকির জন্য কিন্তু ভালো থাকির পাই না এই তিস্তা নদী আমার বাপ তিস্তা নদী আমার মাও এত বুদ্ধি করি এত চেষ্টা করি এত খাটি কিন্তু ভালো থাকির পাই না আল্লাহ যে কপালে যে সুখ লেখছে না না রাখছে বহু বাচ্চা ছোয়া ছোট ধরি এত চেষ্টা করি কিন্তু ভালো থাকির পাই না কয়দিন আগত যে বন্যাটা হল না বাড়ি ঘর তো ডুবছে ডুবছে গরু ছাগল তো গেছে ভাসি শিখিয়া দুইটা চাল থসু কটা সুটকা থসু খেলেও ভিজি গেছি পানসির বাইকার কতদিন খুঁজি খাবেন আর এই জীবন ভালো লাগে না মোক তিস্তার পারে জীবন আর মোক ভালো লাগে না তা ভালো আর নাকবে কেমন করি যখন না কৃষিকাজ করবো যখন কৃষিকাজের সময় তখন পানি নাগে তখন পানি কুটে পাস কালি খালি বালাউ আর বালাউ ধুধু বালুচর যদি দেখে সাথে বালু আর বালু পানি করে তাহলে কৃষিকাজ কেমন করে করবেন আর দেখেন কেন যখন যখন আমার পানি না লাগে তখন আমরা এমন করি পানি সারি দেয় যে আমার বাড়ি ঘর গরু ছাগল হাঁস মুরগি সবলাই ডুবি যায় উমরা একবারও চিন্তা করে না যে ভাটির দেশের লোকগুলোর কি হয়েছে মরেছে না বর্তেছে উমরা এক না কোথাও আমার কথা চিন্তা করে না কৃষিকাজ তো পরে দুইটাতে গরু ছাগল হাঁস মুরগি পুষুমো তারও কোনো উপায় নেই বউ বাচ্চা সবাকে টেনশন থাকার লাগে ওই যে কইছে না জাগো বাহে কুনটে সবাই এটা আমারে কথা কইছে বাইশার সময়ও জাগি থাকিন নাকে শীতকালেও জাগি থাকিন নাকে কতন যে পানি আইসে কতন যে ডুবি মরি আমরা নিজেও খবর পাই না এটা আমার কপালের দোষ তবে শোনা যাচ্ছে যে আমার শেখের বেটি এ আমার তিস্তার এবার একটা ব্যবস্থা করবেই করবেই ওই ওয়াংচুং আছে না মানে চাইনিজ এমার সাথে নাকি চুক্তি করবে চুক্তি করিয়া আমার এই তিস্তাটা গোড়ালটাকে খুঁড়বে খুঁড়ি এনে পানি আটকে থইবে তারপরে এই যে বালুচর দেখলে দেখেছেন যাই দেখেছেন না এই ধুধু বালুচর গিলা এই ধুধু বালুসর বড় বড় ইন্ডাস্ট্রি হবে কারখানা হবে তাই ইন্ডাস্ট্রি আর কারখানা যদি আমার এই বালুসর হয় তা আমার বেচেক আর আমার এই ছোয়া ছোট কেন ঢাকা যাবার নাকি আর আমার ছোয়া ছোট বাড়িতে থাকবে বউ বেটিও বাড়িতে থাকবে সাইকেলত করে আসিবে কারখানাত কাজ করিবে সন্ধ্যার সময় বাড়ি চলে যাবে তা শেখের বেটি যেটা উদ্যোগ নিছে এইটা যেন তাড়াতাড়ি হয় আমার মন থাকি চাইছি যে এইটা তাড়াতাড়ি করুক তবে শেখের বেটি আমার প্রধানমন্ত্রী যে বুদ্ধি কেনা করছে যে বাসার সময় যেইলে পানি আসিবে ওইলা পানি আমরা বান্ধি থমো আর যখন আমার কৃষিকাজর লাগবে ওইলা তখন আমরা এম করিয়া বিভিন্ন খেপ বাড়ি দিব এইটা কাজ যদি হয় তা আমার এলাকাতে আর মঙ্গা থাকবে না আমার কবার পাবে না যে আমার মঙ্গা এলাকার লোক আমরা নিজে চাষবাস করবো নিজে খামো আমাকে আর তোমার ওই ত্রাণও লাগবে না আর কিছু অনুদানও লাগবে না আমরা এই খালি পানিটা যদি ভালো করে পাই তাহলে আমরা এই যে বালুচর গিলাতে সোনা ফলামো সোনা তবে আমরা যেইলা কথা শুনছি যে এইটা তো বড় বড় ইন্ডাস্ট্রি হবে শহর হয়ে যাবে আর শহর হয়ে গেলে তো এলার আর আন্ধার থাকবে না নাল নীল বাতি জ্বলিবে বড় বড় শহরের মতো দেখা যাবে তখন দেখা যাবে যে আমরাও সারাদিন কাজ কাজ কাম করিয়া বিকালবেলা বউ বাচ্চাক ধরিয়া ঘুরিবার আসিমু বউ বাচ্চাক ধরি যখন ঘুরিবার আসিমু তখন বড় বড় হোটেলে ঢুকুমো ওই যে কিসের না যে চাইনিজ থাই খাবার আছে না ওগুলা খামো ওগুলা খামো তারপর হোটেলত বসে চা খামো চা খামো আর শেখের বেটির গল্প করবো শেখের বেটির প্রশংসা করবো শেখের বেটির জন্য দোয়া করবো যে এই শেখের বেটি আমার এই কোপালটা খুলে দিছে কোটারে বাবু হোটেলের মেসিয়ার কাপ পিরিসটা ধরি যা তোমার তা কোথা কিন্তু ওইলাই থাকিল